বরিশালে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল আমন ধানের জাত পরিস্থিতি ফসলের উৎপাদন বৃদ্ধি এবং বীজ সংরক্ষণ পদ্ধতি শীর্ষক দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে বরিশাল জেলার বাবুগঞ্জের রহমতপুর বিনা উপকেন্দ্রে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় বিনা উপকেন্দ্র ও আঞ্চলিক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যৌথভাবে এই প্রশিক্ষণের আয়োজন করে মঙ্গলবার সকাল দশটায় ভার্চুয়াল পদ্ধতিতে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন বিনা ময়মনসিংহ কেন্দ্রের মহাপরিচালক ডক্টর মির্জা মোজাম্মেল ইসলাম রহমতপুর বিনা উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোহেল রানা সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ বিনার মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা এবং কর্মসূচি পরিচালক ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান বৈশাল বিড়ি আঞ্চলিক কার্যালয়ের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর আলমগীর হোসেন রহমতপুর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মোহাম্মদ রফিউদ্দিন এবং ময়মনসিংহ বিনা মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মোহাম্মদ হাবিবুর রহমান দিনব্যাপী প্রশিক্ষণে বরিশাল সদর উজিরপুর ও বাবুগঞ্জ উপজেলার পঁচাত্তর জন কৃষক অংশগ্রহণ করেন প্রশিক্ষণ শেষে কৃষকদের মাঝে বিনা উদ্ভাবিত উন্নত জাতের ধানের বীজ বিতরণ করা হয়